Alo, alo, alo. খায়রুল ব্যাপারী মানিক ভাই অনেকগুলো টাকার মাধ্যমে দোয়া করেছে সেই সঙ্গে আমার বড় ভাই দিয়েছে অনেকগুলো টাকা ধন্যবাদ সবার